হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখানে আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটা হচ্ছে এখানে অসংখ্য বই আছে যেগুলো আজকে পাঠিয়ে দিচ্ছি খুব অল্প দামে আপনাদের মাঝে ছেড়ে দেব এখানে তিনশো তিনশো দুইটি বই খেয়াল করবেন ভালোভাবে কি ধরনের বই আছে তবে আমি মাঝে মাঝে থেকে এক একটি বই দেখাই সবগুলো দেখানো সম্ভব না নাহলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে কিছু কিছু দেখাচ্ছি দেখানো সম্ভব না আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে যতগুলো সেল করা হয় সবগুলোই আছে প্রায় বর্তমানে বা অতীতে যেগুলোই বলেন প্রায় সবই আছে আপনারা একটু স্পষ্টভাবে থেমে থেমে ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন সবগুলো বই আছে এগুলোর মূল্য রাখবো মাত্র এক হাজার টাকা সাহস করে যে ফোন দিবেন আমাদের আর একটি ফোল্ডার আছে এই ফোল্ডারই দিব আপনার এই মধ্যে দাম দর করার জন্য কেউ ফোন দেবেন না কম হবে না কিছু সংখ্যক লোকের মাঝে এটা দিব অফারটি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে যখনই ভিডিওটি দেখবেন তখনই কল দিবেন ঠিক আছে দেখুন এখানে প্রায় চুয়াত্তরটা মতো বই আছে চুয়াত্তর আর তিনশো এই পুরো ফাইলটি পাবেন আমার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন যদি আমাকে কল দিয়ে না পান তাহলে ইমোতে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম